কার কাছে তো সবাই বলেন না যে ইঞ্জিনিয়ার সবাই বলেন কার কাছে যায় ইঞ্জিনিয়ার এবার আসুন যারা কৃষি কাজ করেন ধান কাটার পর আলু করবেন আলুর পর আবার সর্ষা সর্ষার পর আবার ধান কিভাবে চার পাঁচটা সব ফসল উঠে যায় এক বছরে এই চেষ্টা আমরা সবাই করি কি করি না আচ্ছা যাই হোক সামনে আলু দিবেন এই আলু কোন আলুটা বেশি ফলে কোন সার দিলে বেশি ফলন হবে এই পরামর্শের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যান কার কাছে কৃষি অফিসার বিএস এর কাছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ও মুসলমান ইমানদার দুনিয়ার দুনিয়ার যারা যেই লাইনে বিশেষজ্ঞ ওই লাইনে আমরা যদি পরামর্শ ওই লাইনে যদি আমরা সমস্যায় পড়ে যাই ওই সমস্যার সমাধানের জন্য আমরা ওই লাইনের বিশেষজ্ঞ ব্যক্তির কাছে আমরা যাই রোগ হইলে ডাক্তারের কাছে যাই বাসা বাড়ির প্লান নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই ফলন বৃদ্ধি করার জন্য কৃষি অফিসারের কাছে যাই এ মুসলমান বন্ধুগণ তেমনি ভাবে ইসলামের কোন সমস্যায় যদি পড়ে যায় কোরআন হাদিস সম্পর্কে যদি কোনো সমস্যায় পড়ে যান একজন ইঞ্জিনিয়ার যত বড় নামাজি হোক না কেন আর যত বড়ই পাঞ্জাবি পড়ুক না কেন মনে কষ্ট নিবেন না আমি কি বোঝাতে চাচ্ছি বোঝার চেষ্টা করেন মুসলমান ইঞ্জিনিয়ার সাহেব বাসা বাড়ির প্ল্যান দিতে পারেন কিন্তু ইসলামের ফতোয়া দিতে পারেন না কথা কয় না আসতে কর হ্যাঁ, জোরে কর জোরে বলেন ফতোয়া দিবেন কে ওলামাই কেরাম জোরে বলেন ফতোয়া দিবেন কে ওলামাই কেরাম ফতোয়া দিবেন ও মুসলমান বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করুন ইসলামের সমস্যায় যদি পড়ে যান অর্থাৎ ছোটখাটো সমস্যায় পড়েছেন আপনি ইসলাম শিখতে চান ইসলাম জানতে চান কোরআনের তেলাওয়াত জানতে চান এই কোরআন শেখার জন্য সাধারণ মানুষের সঙ্গে দিনের মেহনত করলে কোনো কাজ হবে না ওরা মুসলমান কোরআন যদি জানতে চান শিখতে চান সুরাকেরা শিখতে চান ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে সারা জীবন যদি সময় ব্যয় করেন কোনো লাভ হবে না কথা বলে না কোরআন যদি জানতে চান ইসলাম যদি জানতে চান দিন সম্পর্কে যদি আপনি বিশেষজ্ঞ হতে চান পরামর্শ ভালো পাইতে চান অবশ্যই আপনাকে আলেমদের কাছেই যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আর জোরে কেন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহর নাম জোরে নিলে কোনো অসুবিধা আছে সুবহান আল্লাহ জোরে বললে কোনো অসুবিধা আছে একবার সুবহান আল্লাহর ফজিলত জানেন জানেন ফজিলত ভালো করে শোনেন আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে আল্লাহ তালা একজন পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যেই পয়গম্বর সারা বিশ্বের প্রধানমন্ত্রী ছিলেন আরো জোরে সুবাহ আল্লাহ জোরে না বললে কাজ হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর ইতিহাসে চারজন ব্যক্তিকে আল্লাহ তালা সারা বিশ্বের রাজত্ব দিয়েছেন জোরে বলেন কয়জন আবার বলি ভালো করে জবাব দিবেন পৃথিবীর ইতিহাসে কয়জন ব্যক্তিকে আল্লাহ তালা সারা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন চারজন মন ভালো করে মনে রাখেন চারজন ব্যক্তির একজনও কিন্তু দুনিয়াতে নাই যে চারজন ব্যক্তি সারা বিশ্ব রাজত্ব করেছে যেমন ব্রিটিশ আমাদের বাংলাদেশের রাজত্ব করেছে ভারতের রাজত্ব করেছে আজ থেকে দুইশো বছর আগে কথা কয় না ব্রিটেনের ব্রিটেনের রানী রানী এলিজাবেথ এই তো কিছুদিন আগে মৃত্যুবরণ করলো সে কয়েকটা দেশের কি পরিচালনা করছে কয়েকটা দেশকে সে শাসন করেছে সত্তর বছর পর্যন্ত সে শাসন করছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্তমান বিশ্বে ছিল ক্ষমতাধর মহিলা রানী এলিজাবেথ কথা হয় না মুসলমান ইমানদার আল্লাহ তালা সোলাইমান আলাই সালাতামকে সারা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন বলেন সুবাহান আর একজন মুসলমান বাদশাহ জুলকার নাইন তিনিও ছিলেন আল্লাহর পয়গম্বর জুলকার নাইন তিনিও ছিলেন আল্লাহর একজন নবী তিনিও সারা বিশ্বের রাজত্ব করেছেন মুসলমান দুইজনের নাম বললাম বেঈমান দুইজন ব্যক্তি সারা বিশ্বের রাজত্ব করেছে বেঈমান দুইজনের নাম বললাম না শেষের দিকে স্মরণ করে দিবেন হুজুর যে দুইজন বেঈমান সারা বিশ্বের রাজত্ব করেছে তার নামটা বলে দেন তাহলে আমি বলে দিব মুসলমান বন্ধুগণ সুলাইমান সালাম সারা বিশ্বের রাজত্ব করার জন্য আমার আল্লাহ তাকে একটা সংসদ ভবন দিলেন এই সংসদ ভবনের মধ্যে এমপি মন্ত্রী মিনিস্টারদের বসার আসন সং সংখ্যা ছিল চল্লিশ হাজার জোরে বলেন কত হাজার বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে সংসদ সদস্যদের বসার আসন সংখ্যা কত বলেন তিনশো তিরিশ হ্যাঁ এটাই বেশি শোনা যায় ভারতে আমি গিয়েছিলাম ভারতের ওই দিল্লি গিয়েছিলাম দিল্লি বেশ কয়েকবার গেছি দিল্লিতে ঘুরছি সংসদ ভবনটা গোল আকার এই সংসদ ভবনের মধ্যে শুনছি সংসদ সদস্যদের বসার মোট আসন সংখ্যা হলো সাড়ে পাঁচশো পাকিস্তানের কথা শুনছি চারশো এর মধ্যে বেশ কম হতে পারে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সোলাইমান পয়গম্বরের সিংহাসনের ভিতরে এই তিনশো সাড়ে তিনশো তিনশো তিরিশ চারশো সাড়ে পাঁচশো নয় চল্লিশ হাজার আসন ছিল আর আসতে কন আল্লাহ এই চল্লিশ হাজার আসন বিশিষ্ট সংসদ ভবনের কয়েকটা বৈশিষ্ট্য ছিল নাম্বার ওয়ান এক নাম্বার বৈশিষ্ট্য সুলাইমান পয়গম্বরের সংসদ ভবন শূন্য আকাশ দিয়া বিমানের মতো পেনের মতো উড়ে যেত দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন বললেন ও পয়গম্বর সুলাইমান তোমার সিংহাসন আকাশ পদ্মে ঘুরে যাওয়ার জন্য দুনিয়ার কোনো অক্সিজেন লাগবে না পেট্রোল লাগবে না হাওয়া লাগবে না গ্যাস লাগবে না কিচ্ছু লাগবে না সিংহাসনে উঠে শুধু বলবা এ সিংহাসন আকাশ পথ দৌড়ে যাও তোমার সিংহাসন শূন্য আকাশ দিয়ে উড়ে যাবে তিন নাম্বার বৈশিষ্ট্য সিংহাসন আকাশ পথ দিয়া উড়ে যেতে যেতে যেতে যেতে যেতে কোথাও ল্যান্ড করার জন্য বিরতি দেওয়ার জন্য থামানোর জন্য নির্দিষ্ট কোনো বিমানবন্দর লাগবে না আল্লাহ বললেন পয়গম্বর সুলাইমান তোমার সিংহাসন যেই জায়গায় ইচ্ছা সেই স্থানে তোমার সিংহাসন থামাতে পারবে সুহান আল্লাহর আওয়াজ হচ্ছে না ভাই আমারও গলা ভাঙ্গা আপনারাও যদি একটু জোরে না বলে আমাকে উদ্বুদ্ধ না করেন কথা বলার ইমেজ সৃষ্টি না করেন তাহলে তো হবে না জোরে মানুষ বুড়া মানুষগুলা সুমান আল্লাহ জোরে কয় তারপর গুলা কয় না দেখে একটু স্লোগান দিই হ্যাঁ আগের বুড়ো বাবার শক্তি আছে তারপর আপনাদের শক্তি নেই আলহামদুলিল্লাহ সুলাইমান পয়গম্বরের সিংহাসনের আর একটা বৈশিষ্ট্য ছিল কোনো ড্রাইভার লাগতো না পাইলট লাগতো না সিংহাসন শূন্য আকাশ দিয়ে উড়ে যাইত আল্লাহর হুকুমে এই সিংহাসন নিয়ে একদিন সোলাইমান পয়গম্বর শূন্য আকাশ দিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে আর এক জায়গায় রাষ্ট্রীয় কাজে আল্লাহর একজন বান্দা কৃষক জমিনের মধ্যে জমিন চাষ করতেছে ফসল আবাদ করার জন্য কৃষক ব্যক্তির চোখের নজর হঠাৎ করে উপরের দিকে চলে গেল তাকায় দেখে বিশাল বড় একটা বস্তু আকাশ পথে উড়ে যায় ও মুসলমান ইমানদার সুলাইমান পয়গম্বর সিংহাসন দেখে আল্লাহর বান্দা কৃষক আমরা কোন জিনিস দেখে যদি তাজ্জব হয়ে যায় যারা কম শিক্ষিত তারা বলে ওরে সর্বনাশ কোনো জিনিস দেখে যদি আমরা অবাক হয়ে যাই যারা অশিক্ষিত মানুষ তারা বলে ওরে বাবা কথা হয় না মা বোনেরা কয় ওরে আল্লাহ কথা হয় না কেউ বলে ওরে সর্বনাশ ওরে জাদু ওরে দাদা ওরে নানা যারা শিক্ষিত মানুষ তারা যদি কোনো জিনিস দেখে তাজ্জব হয়ে যায় অবাক হয়ে যায় তারা ওই তাজ্জব ধরনের বস্তু দেখলে তারা বলে ও মাই গড কথা হয় না আল্লাহর বান্দা কৃষক সুলাইমান পয়গম্বরের সিংহাসন দেখে অবাক হয়ে গেছে তার জব এত বড় বস্তু আকাশ পথে উড়ে যায় জীবনে কোনোদিন দেখি নেই জানি নাই সুলাইমান নবীর সিংহাসন দেখে আল্লাহর বান্দা কৃষক সুবহান আল্লাহ বলেছে বলেন সুবহান আল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর কি কুদরতি লীলা খেলা এই সুবহান আল্লাহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর কানে পৌঁছাই দিলেন জোরে কোন সুবহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এত সুন্দর বাক্য সুবহান আল্লাহর আওয়াজ আল্লাহর কোন কোন কোন বান্দার জবান থেকে আসলো সুলাইমান পয়গম্বর এটাকে ক্লিয়ার হওয়ার জন্য সিংহাসনের জানানা দিয়ে আল্লাহ জমিনের দিকে তাকায় দেখেন ওই দোলার মধ্যে পাতারের মধ্যে একজন কৃষক বান্দাকে দেখা যায় আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখা যায় না সোলাইমান পয়গম্বর বুঝতে পারলেন আল্লাহর এই কৃষক বান্দাই সুবাহান আল্লাহ বলেছে সোলাইমান আলাইহিস সঙ্গে সঙ্গে তার সিংহাসন কৃষক ব্যক্তির ক্ষেতের উপরে ল্যান্ড করলেন বিরতি দিলেন থামালেন যেই মাত্র সিংহাসন কৃষক ব্যক্তির ক্ষেতের উপরে থামাইলেন কৃষক ব্যক্তি ভয়ে দৌড় মারছে এই যে সিঁড়ি ছুটি দৌড় উড়ে বাপরে বাপ শেষ করবে আমার এই যে দৌড় মারছে তার শ্রী কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্দি আল্লাহর বান্দা দৌড় মারছে সামনে সোলাইমান নবীর সিংহাসন থেকে নামলেন আল্লাহর বান্দা কৃষক ব্যক্তিকে ডাক দিলেন ও কৃষক তুমি দৌড়াচ্ছি কেন আয় ভয় পেও না আমার কাছে আয় কৃষ্ণ ব্যক্তি ওই কিছু দূর যাওয়ার পর থামছে আমরা ছোটবেলা আগে যদি পুলিশ আসছিল তো পুলিশের গাড়ি দেখলেই সিঁড়ি সিঁড়ি ছুটি দৌড় কথা হয় না আর এখন পুলিশের গাড়ি কেন পুলিশ যদি বাচ্চাদের পাশ দিয়ে হাঁটতেছে পুলিশের কাছে যা কথা সার বাড়ি কোথায় আপনার কথা হয় না আজকে যখন আমি আসি আপনাদের বলদ মারা ঘাটে শত শত বেশ শতাধিক পুলিশ হবে আসলো আর কি আমার ছেলে কিন্তু সাথে আসছে খুব শখ নদী এলাকা দেখবে তা নিয়ে আসছে বাচ্চা কান্দে নিয়ে আসছে সব করে একবার পুলিশের সাইকেল যা ঘিচি ঘিচি ঢুকতেছে তাতে ফির মহিলা পুলিশ বেড়া কাছে আব্বু দেখছেন মহিলা কোনো সুটকি দিছে আচ্ছা যাই হোক কৃষক ব্যক্তি ভয় দৌড় মারছে সর্বনাশ আল্লাহর বান্দা কৃষক কি সুলাইমান নবী ডাক দিলেন আল্লাহর বান্দা কৃষক কাম হেয়া এদিকে আয় কৃষক ব্যক্তি আসে না সুলাইমান নবী বললেন আল্লাহর বান্দা কৃষক ভয় পেও না ভয় পেও না সুলাইমান নবী তিনি আভ্যন্তরীণ ভাবে তিনি কল্পনা করলেন আল্লাহর বান্দার আতঙ্ক আগে দূর করা লাগবে সে আতঙ্কিত হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাতু বললেন আল্লাহর বান্দা কৃষক তুমি কি সুলাইমান পয়গম্বরের নাম কোনোদিন শুনছ কৃষক ব্যক্তির দেমার্গের মধ্যে ধাক্কা লেগে গেছে বলে হ্যাঁ আমি সোলাইমান পয়গম্বরের নাম একবার দুইবার নয় জীবনে বহুবার শুনছি কিন্তু সোলাইমান পয়গম্বরকে আমি কোনোদিন দেখি নাই বলে আল্লাহর বান্দা কৃষক আয় আমি আল্লাহর পয়গম্বর সোলাইমান আমার চেহারাটা দেখে যা কৃষক ব্যক্তি যেই মাত্র সোলাইমান পয়গম্বরের নাম শুনছে সোলাইমান পয়গম্বরের সামনে চলে গেল তুমি একটু আগে একটা বাক্য বলছো তোমার জবান দিয়া বাক্যটা আসছে সত্য করে বলো তুমি কি বলছো কৃষক ব্যক্তি বলে হুজুর আপনার এত বড় সিংহাসন আকাশ মধ্যে উড়ে যায় আমি জীবনে কোনোদিন দেখি নাই এত বড় বস্তু শূন্য আকাশ দিয়ে উড়ে যায় আপনার সিংহাসন দেখে আমি অবাক হয়ে গেলাম আমার জবান দিয়া বাক্যটা অটোমেটিক চলে আসছে মানে অটোমেটিক তো ইংরেজি ভাষা এর অর্থ হলো আপনা আপনি চলে আসছে এই বাক্যটা হলো সুবহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বললেন বারোটা পার হয়ে গেছে আমার তো ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছে ওয়া চলবে যেহেতু আপনারা কিছু মানুষ বসছেন অনেকে ভাগছে অনেকের ধান্দা বিভিন্ন ধান্দা আছে বলেন না কারো বউয়ের ধান্দা কারো আবার সামনে আরো কিছু সিগারেট খাওয়া ধান্দা আছে কথা বলে কে কোথায় যায় যাক আজকে আপনারা মাহফিলের জন্য যারা আছেন মাহফিলের জন্য সময় দিচ্ছেন জোরে বলেন ঠিক কিনা মনে কষ্ট পাইলে কারণ একটু টক মিষ্টি ঝাল না দিলে তো আপনাদের ঘুম ভাঙবে না হ্যাঁ আমাদের অভ্যাস আছে আমরা টাকা কামাই করি বেড়ে ঘুম কোথাকার ঘুম কোথায় যায় কথা কিন্তু আপনারা খেটে খাওয়া মানুষ শ্রম দেন সারাদিন শ্রম দিয়েছেন তারপরে যে বসে আছেন বারোটা পর্যন্ত এর জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ বলেন আলহামদুলিল্লাহ যদি একটু ইফাকফক হয়ে যায় কোনো ভাষাগত দিক মনে কষ্ট পাইয়েন না একটু আপনাদেরকে আটকানোর জন্য জমানোর জন্য বিভিন্ন লোক এখানে থাকে কেউ বলে হুজুর সুদের ওয়াজ করেন আবার কি হাসি কয় হুজুর পর্দার ওয়াজ করেন আবার যারা নামাজি তারা বলে হুজুর নামাজের ওয়াজ করেন আবার যারা সত্য কথা কয় নামাজ কালাম পড়ে না কয় হুজুর অনেকে নামাজ কালাম পড়ে ঠিক কিন্তু সত্য কথা কয় না তো হুজুর নামাজ কালাম পড়িও মিথ্যা কথা কয় মানে এইগুলা কথা কইবেন যে নামাজ পড়ি মিশা কথা কয় মানে ও নামাজি ব্যক্তিকে ছোট করতে চায় কথা কয় না মানে একজন একরকম পরামর্শ দেয় এই জন্য শ্রোতা এখানে বিভিন্ন শ্রেণীর শ্রোতা আছেন সকলের মন যোগাইয়া সকলকে নিয়ে কিছু কথা বলা এটা বিশাল একটা অভিজ্ঞতা আমার শ্রদ্ধ ভাইজান মাসুদ রহমান সিদ্দিকে ভাই দুই ঘন্টা বেশি কালেকশন সহ কথা বললেন আপনাদেরকে নিয়ে আসছিলেন এটা একটা বিশাল ব্যাপার কথা বলে ঠিক কিনা আল্লাহর বান্দা বললেন আল্লাহর বান্দা তুমি যে সুবাহান আল্লাহ বলেছো এই সুবাহান আল্লাহর বাক্যটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমি সুলাইমান পয়গম্বরের সারা বিশ্বের রাজত্ব যদি অপর পাল্লায় দেওয়া হয় এমনকি সাত্যবক আসমান আর জমিন যদি অপর পাল্লায় দেওয়া হয় তোমার সুবহান আল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে এ মুসলমান ইমানদার সুলাইমান পয়গম্বর কত বড় বাদশা ছিল সুলাইমান আলাইহি সালাম কেমন বাদশা ছিলেন হায় সুলাইমান আলাইহে সালাম কেমন বাদশা ছিলেন হায় সারা বিশ্বের মাকলুকাত ঘুরি তো জারি সারায় দুনিয়াতে মোহে পরে ক্ষমতারে বড়াই করে আল্লাহ রাসুলকে তুমি চিনতে পারলি না রে বন্ধু আল্লাহ রাসুলকে তুমি চিনতে পারলি না আজরা ইলাসিলে কারো আজরা ইলা শিলে কারো কই ফসলবে না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে যেও না চোরে কন্মার হাওয়া লাখপতি হও না কেন গাড়ি বাড়ি করিয়া কারুনের মতো কখনো তুমি হইতে পারবে না কুটিপতি হও না কেন নেতা নেত্রী সাজিয়াম কারুনের মতো কখনো তুমি হইতে পারবে না সবে থাকবে তবে তুমি সবে থাকবে তবে তুমি থাকতে পারবে না রে বন্ধু মর মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে যেও না সোলাইমান আলাইহে সালাম কেমন প্রধানমন্ত্রী ছিলেন হায় সারা বিশ্বের মাকলুকাত তো জানি সারায় সোলাইমান আলাইহে সালাম কেমন প্রধানমন্ত্রী ছিলেন হায় সারা বিশ্বের মাকলুকাত ঘুরি তো জানি সারায় এত বড় বাদশাহ হইয়াও এত বড় বাদশাহ হইয়াও থাকতে পারলো না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে জিও না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে যিও না চোর কন্মার হাবা শোনো ভাইরে কত বড় বাদশাহ ছিল সাদ্দাদ খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত শোনো ভাইরে কত বড় বাদশাহ ছিল সাদ্দাদ খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত জান্নাত বানাইয়াও সাদ্দাত জান্নাত বানাইয়াও সাদ্দাত দেখতে পারলো না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে জিও না জোরে কন্মার হবা এই জিন ইনসান শেষ করিয়া যখন ফারেক হবে আজরাইল কবরবাসীর দলে তখন আজরাইল হবে দাখিল জিন ইনসান শেষ করিয়া যখন ফারেক হবে আজরাইল কবরবাসীর দলে তখন আজরাইল হবে দাখিল নিজের জীবন নিজেও আজরাইল নিজের জীবন নিজেও আজরাইল রাখতে পারবে না রে বন্ধু মরণের কথা তুমি ভুলে জিও না মরণের কথা ভুলা যাবে না হ্যাঁ মুসলমান যুবক ভাইয়েরা মুসলমান জুয়ান বাবাজিরা দাদারা নানারা ছেলের কষি কাছা ছোটরা মা বোনেরা এ ব্যবসায়ী কৃষক দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক এ ড্রাইভার ভাইয়েরা সর্বস্তরে মুসলমান ভালো করে কাল লাগাও মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না মৃত্যু আমাদের অবতারিত হবেই হবে ও মুসলমান ইমানদার মৃত্যুর পরে আমাদের আখেরাতের প্রথম ঘাটি নাম হলো কবর কবরেতে যাইয়া দেখো এ যুবক সর্বস্তর মুসলমান কবরেতে যাইয়া দেখো কি মজার খবর কবরে যদি শান্তি পেতে চাও কবরের পুঁজি অর্জন করে কবরে যাও কবরের পুঁজি অর্জন করে যদি কবরে যাইতে না পারো কবরের মাটি দুই পাঁচ দিয়ে এমন ভাবে চাপ মারবে না ফরমান বেঈমান বেনামাজি এক পাশের হাড় হাড্ডিগুলি আর এক পাশের হাড় হাড্ডির সঙ্গে